আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য এমন একটি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হলাম সেটা হচ্ছে কোরআন লাইট এই কোরআন লাইট দিয়ে আপনি যদি কোরআন ভুলে যান বা নতুন করে কোরআন শিখতে চান তাহলে খুব সুন্দর একটি অ্যাপস এখান থেকে আপনি ইংলিশে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কোরআন শরীফ পড়তে পারেন সুরা আল ফাতেহা এখান থেকে আপনি এই আরবি শব্দর কোরআনটা যদি পড়তে না পারেন তাহলে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে পড়তে পারেন বা আপনি শুনতে পারেন খুব সুন্দর একটি সিস্টেম দেখেন ডাউনলোড হচ্ছে আপনি এবার আপনি কোন আলেমের বা কোন হুজুরের স্টাইলে আপনি শুনতে চান কোন আলেমের বয়েস দিয়ে শুনতে চান খালিফা একবাল এখন খুব সুন্দর أطعمهم من جوع وآمنهم من خوف كذبت ثمود وعاد بالقارعة لم يلد ولم يولد তাহলে আপনি বুঝতে পারলেন আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফারও করতে পারেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কোরআন শিখতে পারেন এরপরে হচ্ছে এই শব্দটা যদি আপনি বারবার রিফ্লেস করে শুনতে চান তাও আপনি পারেন يوم الدين مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين ভালো করে বোঝার জন্য আপনাকে যেভাবে আপনি যতবার শুনতে চান ততবারের জন্য আপনি স্টাইলটা করে নেবেন ঠিক আছে গাইজ যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আরও ভালো কিছু টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ওকে বাই